ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত যা করবেন সেসবের বিস্তারিত আলোচনা নিয়েই আমাদের আজকের এই ভিডিও শীতে ছোট বড় সবাই কম বেশি ঠান্ডা সমস্যায় ভোগেন এ সময়ে ঠান্ডা আবহাওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সৌদি কাশিতে ভোগেন অনেকেই শীত আসতেই সাইনোসাইটিস কিংবা ধুলাবালির কারণে অ্যালার্জির সমস্যাও বেড়ে যায় এর ফলে সর্দিতে নাক বন্ধভাব হয় যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক তার উপর এখন আবার করোনা আতঙ্ক বেড়ে চলেছে সব মিলিয়ে এখন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে ভারতের হায়দ্রাবাদের কেয়ার হাসপাতালের চিকিৎসক রণবীর সিং জানিয়েছেন শীতকালীন অ্যালার্জি থেকে নাক দিয়ে জল পড়া গলা খুসখুস চোখে লালভাব ও কাশি এগুলো খুব সাধারণ বিষয় একই সঙ্গে নাক বন্ধ হওয়াটাও স্বাভাবিক তিনি বলেন নাক বন্ধ আসলে শরীরের প্রদাহের সঙ্গে জড়িত অনুনাসিক গহ্বরের একটি আস্তরণ যখন অতিরিক্ত প্রদাহের মাধ্যমে নাসারঞ্জতে সমস্যার সৃষ্টি করে তখনই বায়ু চলাচলের প্যাসেজগুলো সরু হয়ে গিয়ে বায়ু প্রবাহকে সংকুচিত করে ফলে নাক দিয়ে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এমন ক্ষেত্রে বেশ কিছুদিন নাক বন্ধ থাকতে পারে কোনো গন্ধ পাওয়া যায় না এতে নাকের ভেতরে জলীয় ভাব ক্রমশ স্ফীত হতে থাকে ফলে সর্দি ও কফযুক্ত কাশির সৃষ্টি হতে পারে কিভাবে নাকের বন্ধভাব থেকে আরাম মিলবে এখন জানবো এ সম্পর্কে এই চিকিৎসক জানান অ্যান্টিহিস্টামিন কিংবা নাকের জন্য ব্যবহৃত নানা ধরনের স্টেরয়েড আপনার কাজে আসতে পারে আবার অনেকে নাকের জন্য প্রয়োজনীয় স্যালাইন ব্যবহার করতে পারেন এছাড়াও বারবার ঠান্ডা পানি দিয়ে নাক ধুলেও সমস্যা কমতে পারে এতে শ্বাস নেওয়ার অসুবিধা দূর হবে প্রতিদিনের নাসাল ড্রপের সঙ্গে অ্যালার্জিক রেনাইটিসও কিন্তু কার্যকর প্রমাণিত হতে পারে এ সময়ে নাকে শ্লেষা ধুলো বালি ব্যাকটেরিয়া ও ছচাক জমতে পারে শীতে সারা শরীরের সঙ্গে নাসারন্ধ্র ও তার সংলগ্ন পর্দা সবকিছুই শুকিয়ে থাকে তাই জীবাণুর বাসা বাঁধার জন্য এটি আদর্শ স্থান এজন্য বারবার নাক ধোয়ার অভ্যাস করতে হবে ভালো করে সাইনাস নালি পরিষ্কার করুন নাসাল ড্রপ ব্যবহারে সাইনাস নালি আর্দ্র থাকে প্রয়োজনে অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এছাড়াও বেশ কিছু শ্বাসযন্ত্রের উপযোগী ব্যায়াম করলে উপকার মিলবে এসবের পাশাপাশি শীতে বেশি করে ভিটামিন সি জাতীয় ফল যেমন আমলকি খাওয়ার অভ্যাস করুন যেহেতু শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে তাই এ সময় পর্যাপ্ত ভিটামিন সি খেতে হবে আর একটি আমলকিতে কমলার চেয়েও বেশি ভিটামিন সি থাকে তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরে অনেক উপকৃত হন তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে দিন আর ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বা আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তাও আমাদের কমেন্ট করে জানাবেন মনে রাখবেন আপনাদের সুস্থতা আমাদের একান্তই কামনা দেখা হচ্ছে আবারও সামনের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে এই কামনায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ তবে হ্যাঁ আপনি যদি এখনও আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই পেজটি ফলো করে রাখুন যেন আমাদের নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপনাদের মিস না যায়